নমস্কার বন্ধুরা সুইট কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের নতুন রেসিপি মুরগির মাংস যেটা বাঙালির রান্না বাঙালির পদ্ধতিতে অনেক রকমভাবে রান্না করা যায় তবে আজকে আমিও রান্না করছি মুরগির মাংস শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে বা চ্যানেলটি যদি ভালো ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে রান্না করছি মুরগির মাংস শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আর চলুন বন্ধু বানিয়ে নেওয়া যাক মুরগির মাংস বন্ধুরা মাংস বানানোর জন্য যে মশলাগুলো দরকার সে মশলাগুলো আমি এখানে নিয়েছি এখানে মুরগির মাংস বানানো হচ্ছে আজকে তার জন্য আমি নিয়েছি এটাতে শুকনো লঙ্কা এবং জিরে বাটা সঙ্গে আছে নুন হলুদ এটা তো লাগবেই এটা আদা বাটা পেঁয়াজ কুচনো তেজপাতা টমেটো কুচি আমি গোটা গোটা রসুন দেবো বলে আমি চার পাঁচটা রসুন নিয়ে নিয়েছি এটা টমেটো কুচি এটা হচ্ছে পেঁয়াজ কুচি এটা রেখেছি আরও এক্সট্রা এটা হচ্ছে রসুনটাকে আমি মানে পুরো বাটি নিই আধেতা করে নিয়েছি সঙ্গে আছে ধনে পাতা আর নিয়েছি আলু যেটাকে আমি ভেজে নেব মুরগির মাংস তো সঙ্গে আছে তবে বন্ধু চলুন বানানো যাক বন্ধুরা মাংস বানানোর জন্য আমি কড়াই গরম হতে দিয়েছি আমি এখন ঢালছি সেই গরম কড়াইয়ের তেল আমি তেলটা গরম হয়ে গেলে পরে আমি তাতে আলু দিয়ে দেবো দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব গ্যাসটা চড় দিচ্ছি আলু কেটে ধুয়ে নিয়েছি বাঙালি রান্না সরষের তেলের রান্না সরষের তেল না হলে পরে মাংস ভালোও লাগে না টেস্টি হয় না আর বাঙালিদের প্রিয় তো সরষের তেল তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজতে একটু সময় লাগবে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আলুর মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারণ আমি মাংস তো নুন দেবো সে কারণে তেল অল্প একটু দিয়ে নিলাম রুটি ভাজতে একটু সময় লাগবে বন্ধুরা আপনারা দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন যদি ভালো লাগে ভিডিওটি বা এই চ্যানেলটি তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগছে দেখতে থাকুন বন্ধু এই ভিডিওটি আলুটা ভাজা হচ্ছে আমি কিছুক্ষণ আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে আমি দিয়েছি কড়াইতে তেল মাংসের জন্য এবার দিয়ে দেবো আমি মশলা যেগুলি লাগবে সর্বপ্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা টুকরো টুকরো করে কেটে নেওয়া এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাটা পেঁয়াজ এবার আমি দিয়ে দিচ্ছি যে রসুনগুলো আমি ছেটো করে নিয়েছিলাম সেই রসুনগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা এবং জিরে বাটা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি নুন কারণ আলু ভাজাতে আমি নুন দিয়েছি এবং মশলার সঙ্গে অল্প সামনে নুন দেওয়া আছে সেই কারণে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যদি লেগে যায় তখন আমি পরে দেবো এবার কোনো দেখতে থাকুন ভিডিওটি আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব চার পাঁচ পিস মশলাটা কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা কষানো আমার হয়ে গেছে এরকম ওপরে তেল চলে এসেছে মশলা কষানো হয়ে গেলে পরে জানবেন যখন ওপরে তেল চলে আসছে মশলা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো এবার মাংসটা আমি কষাতে থাকবো আর মাংসর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন কেন মাংসর সঙ্গে গোটা রসুন দিলে পরে খেতে খুব সুন্দর লাগে রসুনগুলো টেস্টি হয় আমি তাই দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন নিয়েছি দিয়ে দিচ্ছি রসুনগুলো সেটাও তো সময় লেগে যাবে মাংসের সাথে হয়ে যাবে এই বন্ধুরা এবারে আমি মাংসটা এখন কষাতে থাকবো বেশ কিছুক্ষণ সময় লাগবে মাংসটা কষাতে দেখতে থাকুন আপনারা ভিডিওটি আমি মাংসটা কষিয়ে নিচ্ছি গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো আমি এগুলো দিয়ে দেবো আলুগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লেগে যাবে সেই কারণে আলুগুলো দিয়ে দিলাম এবার আমি আলুর সঙ্গে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে আমি দিয়ে দেবো জল দু যে চার মিনিট আমি এটা কষিয়ে নেবো আলুর সামনে কারণ আলুটা ভাজা আছে বেশি কষা না হলেও হবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি এবং আমার এই রান্নাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে তো মুরগি বানিয়ে থাকেন আবারও এই পদ্ধতিতে বানাবেন দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা বন্ধুরা আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো জল আর যে জলটা আমি এখন দিচ্ছি সেই জলটা আমি সাইডে গরম করে রেখেছিলাম কেননা গরম জলটা দিলে পরে একটু টেস্টি ভালো হবে আমি দিয়ে দিলাম জল যদি লাগে তাহলে পরে আবার কিছুটা দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিচ্ছি আমি এবার ফুটতে মাংসটা কিছুক্ষণ দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি মিনিট পাঁচেক মতন ফুটবে তাহলে আমার সম্পূর্ণ হয়ে যাবে রান্নাটি আমি এবার এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একটু জোর বাড়িয়ে দিলাম আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটি আপনারা বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে মাংস রান্না এবার আমি মাংসটা নামিয়ে নেব কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি আমি কিছু টুকরো টুকরো করা ছোট ছোট টমেটো এটি একদম ছোট করে নিয়েছি এই মাংসটা নাড়াচাড়া করতে এবং নামাতে নামাতে এটার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে মাংস তো অনেক রকমের রান্না হয়ে থাকে এটিও একটা আলাদা ধরনের রান্না আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে আবার অন্য রকমের রান্না দেখাবো আজকে আমার মাংস চুপ হয়ে গেছে রান্না এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন মাংসটি তুলে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ হতে চলেছে রান্নাটি শেষ হতে চলেছে আমি তুলে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন মাংস অনেক রকমের রান্না হয় কারণ বাঙালিরা অনেক রকমের রান্না করতে জানে আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এবার পরিবেশন করতে পারা যাবে নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার